আসিবে যে দিন মরণেরিডা সেদিন তোমার মনে করবে আসিবে যে দিন মরণেরিডা সেদিন মনে পড়বে প্রভুকে যিনি তোমায় বানাইল তারে গেলি ভুলিয়া যিনি তোমায় বানাইল তারে তারে জ্ঞানী বলিয়া যিনি তোমায় বানাইল তারে গেলি ভুলিয়া আসবে যে দিন মরণে সেদিন তোমার মনে পড়বে আসবে যে দিন মরণেরি সেদিন তোমার মনে পড়বে তোমার কি মনে পড়ে না রসুলের জীবনের ঘটনা তোমার কি স্মরণ হয় না নবীজির ইতিহাস আসিবে যে দিন মরণের সেদিন তোমার মনে পড়বে আসিবে যে দিন মরণের সেদিন তোমার মনে পূর্বে আসবে যে দিন মরণেরিডা সেদিন তোমার মনে পূর্বে হালাল হারাম না মানিয়া প্রভুকে গেছ তুমি ভুলি হালাল রাম না মানিয়া প্রভুকে গেছ ভুলিয়া তোমার কি মনে পড়ে না তোমার কি স্মরণ হয় না আসিবে যে দিন মরণ মনে পড়ে না আসিবে যে দিন মরণের চিঠি সেদিন তোমার মনে পড়বে আসিবে যে দিন মরণে সেদিন তোমার মনে পড়বে প্রভু দুনিয়াতে লোভ লালসাই পরে তুমি গেছো তুমি খোদাকে ভুলিয়া যিনি তোমায় বানাইল তারে গেলি ভুলিয়া আসবে যে দিন মরণেরি সেদিন তোমার মনে পড়বে আসবে যে দিন মরণেরি সেদিন তোমার মনে পড়বে কোরা বাঁকা পথে তুমি চলেছ যিনি তোমায় কেতাব দিয়েছে দুনিয়াতে কোরআন হাদিস ভুলিয়া তুমি যাও সেদিন তোমার মনে পড়বে আসবে যে দিন মরণে সেদিন তোমার মনে পড়বে আসবে যে দিন মরণে চিঠি সেদিন তোমার খেয়াল হবে আসিবে যে দিন মরণের সেদিন তোমার মনে পড়বে